হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের মাঝে বানিয়ে দেখাবো মজার রেসিপি আলু পাকোড়া আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি এখন যা যা উপকরণ দিব আমি এগুলোকে এখন মেখে নেব আমি এখন পানি দিয়ে দিলাম আরেক বাটি পানি দিয়ে দিচ্ছি এখন এক বাটি ময়দা এর ভিতরে অ্যাড করে দিলাম এখন আমি ভালো করে এগুলো মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এখন আমি লেবু চিপিয়ে দিচ্ছি আরেকটা লেবু আমি এখানে অ্যাড করে দেব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এখন আমি ভেজে নিচ্ছি আমি এখন এক কাপ তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি ব্যাটারটা ছেড়ে দেবো এক এক করে আমি ব্যাটারগুলো ছেড়ে দিচ্ছি এখন আমি উল্টিয়ে দিচ্ছি আমাদের তেলটা গরমের কারণে পাকোড়াটা হয়ে গেছে এখন আমি তুলে নিব আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার ভেজে দেখাচ্ছি আমাদের পাকোড়াগুলো হয়ে গেছে এখন আমি তুলে নেব আজকের মজার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর এরকমই মজার ভিডিও পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন